বিসমিল্লাহ রহমান রহিম Ashis Islamic portal Ashis Islamic পোর্টালের সাথে থাকুন এবং হকের হকানি ওলামাদের বয়ান শুনুন আশিস ইসলামিক পোর্টালে পাবেন হকানি ওলামাদের বয়ান এবং আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভারতীয় উপমহাদেশে হকের কেন্দ্রবিন্দু সূতিকাগার হচ্ছে দারুল উলুম দেওবন্দ দারুল উলুম দেওবন্দের অনুসরণীয় আলেমদেরকে অনুসরণ করতে থাকুন তাদের বয়ান পাবেন এই চ্যানেলটিতে হক বাতিলের দ্বন্দ্ব চলে আসছে সৃষ্টির শুরু থেকে আর এই জমা এই যুগে হককে চেনা বড় দায় তাই হকের সাথে থাকুন আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আমাদের চ্যানেলে পাবেন সমস্ত বাংলাদেশের হক্কানি ওলামাদের বয়ান এবং বিশ্বের সমস্ত হক্কানি ওলামাদের বয়ান আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম